Subscribe now and press the bell icon. তাই ডিপজল নামাজের বিষয়টা বর্ণনা করছে এইভাবে তার মতো করে আর কি আল্লাহ রাসুল জামতে জামতে নামাজ পড়ছে আর ছাহাবি হিকাইছে অমতেই পড়তে হইব বোঝো নাই মাসলাটা দুধু খাও ওই ইমাম সাহেব পরে নামাজ হিকাই দিবি আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলোক লোক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে লোক ছাড়া সে তার মতো করে বলে চলে গেল কাবিলা তার মতো করে জিকিরের সংজ্ঞাটা দিচ্ছে এইভাবে ওর হালতি মাওলাবাকে জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দাও তাই তো বাইশি গেলা আর জিকির না হইলে কবরে গেলে ফেরেস তারা তোমার সত্য শিকের ভিতরে হান দাই দেবে